কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার জনজার পড়েছে নামাজ দিয়েছি কত দফন কত জনজার পড়েছে নামাজ দিয়েছি কত দফন হ্যাঁ আমার বাদায় আছে কোন শিখিয়া ঘটি কোন মসজিদে এলান হবে শোয়া বিশেষ ঘাটে আমার দড়ি বাদায় কুম কোন শিখিয়া ঘটি মসজিদে এলান হবে শোয়া বিশেষ ঘাটে কোথায় কখন করবে তা ফোন আমাকে সাজা জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জনজর পড়েছি নামাজ দিয়েছি কত দফন ও হো হো বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জার কোন মাটি কোন খানে ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জার কোন মাটি কোন খানে ডাকে রে বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন জনজর পরে নামাজ দিয়েছি কত দফন কত জনজর পরে নামাজ দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমারও জনজর পরে চিনামার দিয়েছি কত দফন